আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ সুপ্রিয় শ্রোতামণ্ডলী ক্রিশ্চিয়ান সিরিজ ফিফটি থ্রি তিপান্নতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্যাপশনটা দেখেছেন যে খ্রিশ্চান পদ্রীরা আমার একটা ভিডিও নিয়ে একটা সমালোচনা করেছিল আমি কিছু ভুল রেফারেন্স দিয়েছি এই ব্যাপার নিয়ে কিছু তারা আলোচনা করেছিল তার আমি পাল্টা জবাব দিয়েছিলাম এবং আমার ভিডিও সিরিজ ছিল ব্রাদার রাহুলের ভুল তথ্য বা ভুল রেফারেন্স বনাম পবিত্র বাইবেলের পবিত্র ঈশ্বরের ভুল রেফারেন্স তো এটা নিয়ে দেখলাম যে আমাদের পার্থ দাসগুপ্তা তিনি জবাব দিয়েছেন তার আমরা পাল্টাবার জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আমি বলেছিলাম যে ঈশ্বরের সন্তান যারা আছে তার জন্য জবটা দেয় তো তিনি গজামিল দিয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছেন আপনাদের আপনাদেরকে শোনাবো ভার্সটা তার মুখ থেকে শোনাবো আমি একটা বলেছিলাম gospel of Matthew chapter number twenty seven verse number nine আমি আবারও পড়ছি তারপরে পার্থদাস গুপ্তার আলোচনাটাও শুনবেন আমি বলেছিলাম যে বাইবেলের ঈশ্বর তিনি মিথ্যা রেফারেন্স দিয়েছেন gospel Matthew chapter number twenty seven verse nine কী বলছে দেখেন এইভাবেই সেই দিন সত্য হলো প্রবক্তা জেরেমিয়া এই বাণী মানে জেরেমিয়ার এই বাণী সত্য হলো মানে জেরেমিয়ার বাণী সত্য হলো যার মূল্য ধার্য করা হয় রক্তের জমি হয়েছিল যা মূল্য ধার্য করেছিল ইসরায়েলের কয়েকজন মানুষ ও তার সেই মূল্য তিরিশটি রূপের টাকা নিল মানে এখানে মথি বলছে যিশু খ্রিস্টকে যে জিহুদা ধরে দিয়েছিল ত্রিশ পয়সার বিনিময়ে মথি বলছে এই ঘটনা দ্বারা জেরেমিয়ান নবীর যে ভবিষ্যৎবাণী এটা সম্পূর্ণ হলো মানে ভবিষ্যৎবাণী করছে আমার দাবি ছিল যে এই যে মথি বলছে যে এই কথার দ্বারা জেরোমিও নবীর যে ভবিষ্যৎবাণী প্রফেসি করেছিল সেটা পূর্ণ হলো আমার দাবি ছিল এটা যে জেরেমিয়ান নবীর কোনো কিতাবেই এই ভবিষ্যৎবাণী নেই এবং বলেছিলাম যে ঈশ্বরের সন্তানেরা যারা আছে তারা যেন এই কোথায় আছে এটা যেন তারা খুঁজে দেয় এবং আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম যে অনেকেই হয়তো বা সখরীয় এগারো অধ্যায় বারো নম্বর তেরো নম্বর ভার্সের কথা বলবে আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম কিন্তু ঈশ্বরের সন্তান যারা আছে তারা আমার কথাটাকে বুঝতে পারেনি আমার অন্ধ অনুসরণ করে একটা কথা বলেছে আসেন পার্থদাস গুপ্তার প্রথমে ভিডিওটা শুনে নিই তারপরে ইনশাআল্লাহ অনেক কিছুই বুঝতে পারবেন যেন আপনারা প্রত্যেকে বুঝতে পারেন ঠিক আছে আছে মথি তার সাতাশ অধ্যায় নয় পদ আমি আপনাদের জন্য পবিত্র বাইবেল থেকে এই ওয়ার্সটা পড়ছি এবং পড়ুন তারপরে এর এক্সপ্লেনটা দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যাখ্যা লেখা আছে তখন জিরোমীয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হইল আর তারা সেই ত্রিশ রৌপ মুদ্র লইল তার মূল্য যাহার মূল্য নিরূপিত হইয়াছিল ইসরায়েল সন্তানদের কতক লোক যার মূল্য নিরূপণ করেছিল আর তারা সেইগুলি দিয়া কুম্ভকারের জন্য ক্ষেত্র দিল যেমন প্রভু আমাদের আদেশ করিয়াছেন তো এখানে উনি যেটাকে বলেছে এটা চিরমীয় ভাবাদী বলেছিল কিন্তু এটা চিরমীয় ভাবাদী বলেনি এটা উনি বলছিল জাকারিয়া অবশ্যই এই কথাটা জাকারিয়াতে লেখা আছে অবশ্যই এটা জাকারিয়াতে লেখা আছে তাহলে এখানে মতি তিনি কেন এখানে জিরোমিও তিনি লিখলেন যদিও জিরোমিও আঠারো উনিশ অধ্যায় মানে তিনি প্রথমত স্বীকার করে নিয়েছেন যে জেরোমিও এখানে মথি বলছে জেরোমিও নবী যে ভবিষ্যৎবাণী করলো সেটা পূরণ হলো জেরেমিয়ার কিতাবের কথা বলেনি জেরেমিয়া নবীর ভবিষ্যৎবাণী কথা বলা হয়েছে কোনো পুস্তকের রেফারেন্স মথি দেয় নাই এখানে অপব্যাখ্যা করেছে আপনারা শুনবেন জেরেমিয়া নবীর যে ভবিষ্যৎবাণী ছিল এটা পূর্ণ হলো জেরোমিয়ার পুস্তককে রেফারেন্স দেয় নাই পয়েন্ট নম্বর দুই আমি বলেছিলাম যে সখরীয় এগারো অধ্যায় বারো তেরো নম্বর ভার্সে আছে উনি আমার কথাটাকে ধরে নিয়ে তিনি বলছেন হ্যাঁ এটা জেরিমেতে নেই তবে সখরীয়তে আছে মানে আমি এটা একটা জাস্ট একটা টোপ ফেলেছিলাম একটা জাল ফেলেছিলাম জালে এগুলো ঈশ্বরের সন্তানেরা পা দেয় কি না তো দেখলাম ঈশ্বরের সন্তানেরা না বুঝে পা দিয়ে দিয়েছে আমি এটার অপেক্ষায় ছিলাম আসেন তারপরে তার আলোচনাটা শুনি তারপর আমরা ইনশাআল্লাহ আরেকটু জবাব দেব বিষয় লেখা আছে এখানেও কুম্ভকারের বিষয় বলছে মোচি আঠেরো এবং উনিশ অধ্যায় কুম্ভকারের বিষয় লেখা আছে কিন্তু এক্সাক্টলি যে বসটা যেটা এখান থেকে কোটেশন করা হয়েছে ওটা জাকারিয়াতে লেখা আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ দাদা অসুবিধা আছে কি যে বলেন এটা নাকি জাকারিয়াতে আছে এগারো অধ্যায় বারো তেরো নম্বর ভার্স চ্যালেঞ্জ করলাম আবারও যে এই যে মথিরি এই ভবিষ্যৎবাণী যে ত্রিশ পেশার বিনিময়ে মাসিকে ধরিয়ে দেওয়া হবে খ্রিস্টকে ধরিয়ে দেওয়া হবে যিশুকে ধরিয়ে দেওয়া হবে জাকারিয়াতে বললেন আপনি আছে কোনো সমস্যা নেই দাদা সমস্যা আছে আরে এই ভবিষ্যৎবাণী জাকারিয়াতেও নেই আমি একটা টোপ ফেলেছিলাম আপনি টোপটা গিলে নিয়েছেন ঈশ্বরের সন্তান হয়েও পবিত্র আত্মায় তৃপ্ত হয়েও আপনারা এখনও ধরতে পারেননি কিন্তু আমার এই যে জালটা ফেলেছিলাম ধরা পড়ে গেছেন আপনাকে চ্যালেঞ্জ করলাম পার্থ দাসগুপ্তা জাকারিয়াতে যে আছে দাবি করলেন এই এই ভবিষ্যৎবাণী মানে জাকারিয়াতেও নেই ত্রিশ পয়সার কথা ওটা আলাদা কন্টেস্ট জাকারি এগারো অধ্যায় বারো নম্বর ভার্সে আছে চ্যালেঞ্জ করলাম খ্রিস্টকে মাসিকে যিশুকে যে ত্রিশ পয়সার বিনিময়ে ধরিয়ে দেওয়া হবে ত্রিশ পয়সা মূল্যের বিনিময়ে এটা জাকারিয়াতেও নেই আরে জাকারিয়া তো দূরের কথা একদম বাইবেলের আদি পুস্তক জেনেসিস থেকে শুরু করে বাইবেলের লাস্ট যেটা ওল্ড টেস্টমেন্ট মালাখি গোটা মালাখি পর্যন্ত গোটা বাইবেল এ টু জেড পড়ে ফেলেন কোনো সমস্যা নেই তারপরে এই যে মথির ভবিষ্যৎবাণী মানে ওটা বাইবেলে নেই কিন্তু উনি বলছেন যে এটা নাকি শহরিয়ার কিতাবে মানে জাকারিয়ার কিতাবে আছে সুপ্রস্ততা মণ্ডলী ঈশ্বরের সন্তানদেরকে বলছি যে মথির এই সাতাশের নয় নম্বর ভার্স যে ইহা থেকে জেরিমিয়া নবীর যে বচন ভবিষ্যৎবাণী পূর্ণ হলো ত্রিশ পয়সার বিনিময়ে যে ধরিয়ে দেওয়ার এই বচন এটা জাকারিয়াত কি দূরের কথা জেরেমিয়াতে নেই তিনি স্বীকার করে নিয়েছেন আর জেরেমিয়াতে নেই এটা ঈশ্বর চূড়ান্তভাবে মিথ্যা কথা বলেছে মিথ্যা ভবিষ্যৎবাণী বলেছে পবিত্র আত্মা মথির ওপরে কি পবিত্র আত্মা ছিল না অপবিত্র আত্মা ছিল যেমন একটা ভুল ভবিষ্যৎবাণী করে দিল আর পবিত্র আত্মা নাকি স্বয়ং তিনি নিজেই ঈশ্বর তাই পবিত্র আত্মা যদি এটা যে ঠিক না করতে পারে পবিত্র আত্মা বলেছে জেরেমিয়া নবীর কিতাবে আছে জেরেমিয়া গোটা পড়েন জেরেমিয়াতে ভবিষ্যৎবাণী নেই একদম চ্যালেঞ্জ খোলা চ্যালেঞ্জ কোনো সমস্যা নেই তারপরে সখরীয় রেফারেন্স দেওয়া হয় যে জাকারিয়াতে ভবিষ্যৎবাণী আছে যেমনটা বললেন আমি পার্থ দাস গুপ্তা যে সখরীয়তে আছে আবার শুনে নেন তিনি কেন এখানে জিরোমিও তিনি লিখলেন যদিও জিরোমিও আঠারো উনিশ অধ্যায় কুম্ভকারের বিষয় লেখা আছে জেরেমিয়া কুম্ভক যে কুমোরের কথা আছে এটা কোনো প্রসঙ্গই নেই এমনি কুমোরের একটা গল্পের কথা আছে আপনার পড়ে নেবে আঠারো অধ্যায় উনিশ অধ্যায় দুটোতে আছে এখানে কোনো ভবিষ্যৎবাণী নেই কোনো প্রফেসি নেই এটা তারা হচ্ছে এই তিলকে তাল চেষ্টা জল খাবারকে খাবার জল বানিয়ে দেওয়া মানে জল খাবার আর খাবার জল আকাশ জমির পার্থক্য আছে জল খাবার মানে কি জল খাবার মানে সকালকে নাস্তা আর খাবার জল মানে কি খাবার জল মানে পানি একটা ওয়াটার যেটা ড্রিঙ্ক করেন আপনি এইটা তো এই জল খাবার খাবার জল এই দুটোকে এরা বোঝে না তার জন্য পাল্টা রেফারেন্স দেয় আবার দেখেন বিষয় বলছে এবং বিষয় লেখা আছে কিন্তু যে যেটা এখান থেকে কোটেশন লেখা আছে কোনো অসুবিধা নেই তো মনে হতে পারে তাহলে এখানে কি আচ্ছা উনিও স্বীকার করেছেন যে জেরেমিয়াতে নেই তবে সখরীয় মানে জাকারিয়ার কিতাবে আছে চ্যালেঞ্জ করলাম দ্বিতীয়বার চ্যালেঞ্জ যে সখরীয় তথা জাকারিয়া থেকে এই ত্রিশ পয়সার ভবিষ্যৎবাণীগুলো বের করে দেখান তো কোথায় আছে ভবিষ্যৎবাণী যিশুর জন্য খ্রিস্টের জন্য কোথায় আছে যে ত্রিশ পয়সা বিনিময় তাকে ধরিয়ে দেওয়া হবে ভবিষ্যৎবাণী কোথায় আছে এটাও মিথ্যাচার এটাও ঈশ্বরের সন্তানেরা বাইবেল পড়েছে তাই বাইবেল বুঝতে পারেনি কেননা বুক অফ জাকারিয়াতে প্রসঙ্গে আলাদা ওখানে শহরীয় ব্যাপারে যে ঘটনা আছে একটা ছাগল চড়ানোর ঘটনা আছে বিস্তারিত লম্বা আছে ওটা পড়লে ওটা ওটাই যদি ভবিষ্যৎবাণী ধরে নেয় আরও বেশি ফ্যাকড়ার মধ্যে পড়ে যাবে কেঁচো খুঁড়তে গেলে কেউটি বেরিয়ে যাবে ওখান থেকেই তাই জাকারিয়াতেও নেই ঈশ্বরের সন্তানেদেরকে আবার আমরা চ্যালেঞ্জ করলাম যে এই ভবিষ্যৎবাণী মথির গোটা বাইবেল পড়ে ফেলেন কোনো জায়গায় নেই একদম নির্ভেজাল একদম পবিত্র আত্মা এখানে ভুল রেফারেন্স দিয়েছে পবিত্র আত্মা ইয়ানি এই ঈশ্বর তাদের ঈশ্বর তারা মনে করে তার মানে ঈশ্বর মিথ্যাচার করেছে ব্রাদার রাহুল যে ভুলগুলো করেছিল আমি কোরআনে রেফারেন্স দিয়েছি কোরআনের মধ্যে আছে সেটা বাকারে বলেছি বাকারাতে ছিল সেটা তিনে বলেছি তিনের মধ্যে ছিল এমন ভবিষ্যৎবাণী বা এমন আমি কোনো রেফারেন্স বলিনি যেটা কোরআনে খুঁজে পাওয়া যায়নি কিন্তু আপনাদের পবিত্র আত্মা আপনাদের মথি মানে যেটা আপনারা নবীও মনে করেন অনেকে ভাববাদী মনে করেন যিশুর সঙ্গীও মনে করেন মথিকে তো এই এরা এমনভাবে বাইবেলটা লিখেছে যে একদম পরিষ্কার নির্ভাজ্যাল মিথ্যাচার গোটা বাইবেলের মধ্যে ভবিষ্যৎবাণী নেই তারপরে তিনি আরও অনেক আলোচনা করেছে কারণ ওনার আলোচনা মানে ধৈর্য হারিয়ে যায় একটা এক মিনিটের ভিডিওকে তিনি পনেরো মিনিট পর্যন্ত টেনে নিয়ে চলে যান দেখেন তারপর কি জব দিচ্ছে এবং তার সঙ্গে আরো কিছু ওল্ড টেস্টামেন্টের বই যেমন বুক অফ রুথ নাহামায়া ইসরা ইস্টের এবং তারপরে ছিল হচ্ছে প্রথম বংশাবলী দ্বিতীয় বংশাবলী তো এই সমস্ত বইগুলো রাইটিংস এর মধ্যে চলে আসতো তো যখন যীশু খ্রিস্ট তিনি বললেন যে গীতসংগীতা তখন কিন্তু থেকে মেন দেখে তার পিছনে কিন্তু আরো যে বইগুলো কিন্তু অ্যাড হয়ে যায় এটাকে বুঝতে হবে তার মানে এইভাবে কিন্তু ওল্ড কে ভাগ হতো এইবারে যখন আমরা দেখছি যে সেন্ট ম্যাথিউ তিনি বলছেন যে জিরোমিয়ার কথিত এবার এটাকে আপনাকে বুঝতে হবে যে আমরা জানি যে ওল্ড টেস্টামেন্ট যখন পড়া হতো একটা স্ক্রল থাকতো এরকম গোটানো পুস্তক না এরকম গোটানো এরকম খোলা হতো এখনকার মতন বুক ছিল না এবার কি করা হতো যে একটা থাকতো কোন সময় ভাবুন একটা বুক অফ ল থাকতো লতে হয়তো প্রথম পাঁচটা বই থাকতো একটা স্ক্রলে কারণ তখনও কিন্তু এইভাবে এত কমপ্লিট আকারে কিন্তু একটা বই এইভাবে তৈরি হয়নি এইবারে যখন নবীদের বইগুলো আসতো নবী প্রফেটসদের প্রফেটদের আছে এবং প্রফেটদের এবং জিরোমিয়ার তা উপরে থাকতো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো বইগুলো থাকতো মানে স্ট্রলে গোটানো পুস্তক কিন্তু সবার ফার্স্টে যেহেতু জিরোমিয় বই থাকতো বা জিরোমিয় প্রফেটের বইটা থাকতো সেই কারণে ওই স্ক্রলটাকে অনেক সময় জিরোমিয় স্ক্রল বলেও ডাকা হতো ঠিক আছে যেরকম ভাবে ভাবুন আপনি বিষয়টা হচ্ছে এরা মানে গজামিল দিতে গিয়ে এত পরিমাণে গজামিল দিয়ে ফেলে যে তাদের হিতাহিত জ্ঞানটাও থাকে না মানে যেহেতু বলা হচ্ছে মথি নিজে বলছে সাতাশের নয়ে যে ইহা থেকে জেরোমিওর কথিত ভবিষ্যৎবাণী প্রফেস এটা সম্পূর্ণ হলো পার্থদাস গুপ্ত যখন জেরিমে পুস্তকে পায় নাই স্বীকার করে নিয়েছে সখরীয়তে আছে ধরে নিয়ে একটা নতুন একটা জবাব দেওয়ার চেষ্টা করেছে কি জানেন প্রতারণা করার চেষ্টা করেছে বলতে চাইছে আসলে তানাক তিনটে ভাগে বিভক্ত এটা সকলেই জানে প্রথমে তরা থাকতো তারপরে নবী তারপরে বিভিন্ন নবীদের সহিফা থাকতো তারপরে রাইটিং থাকতো এই বিষয়ে তিনটে তো তার দাবি হচ্ছে এটা যে নবীদের পুস্তকের মধ্যে যেহেতু আগেকার বাইবেল এটা মজুদা বাইবেল মানে এখনকার বাইবেলের মতো একদম বুক আকারে ছিল না তো কি ছিল মানে জেরোমিয়া নবীর কিতাবটা বা তার এই পাণ্ডুলিপিটা ওপরে ছিল তারপরে এসআইয়া তারপরে এইভাবে সাজানো ছিল তার জন্য এই পুরো ওই যেই বাইন্ডিংটা আছে ওই রোল করা আছে ওইটাকে জেরেমিয়া নামে নাকি ডাকা হতো তো দাদা কোথায় পেয়েছেন একটু তথ্যটা দিয়েন তো যে এরকম ছিল আর এরকম থাকলেও আমাদের আপত্তি কী কেননা জেরেমিয়ার ওই যে বিশেষ করে জেরেমিয়ার যে রোলের মধ্যে যদি সখরিয়র পুস্তক থাকে তাতে বেল পাকলে কাকের কি কারণ সখরিয়ার পুস্তকে জাকারিয়াতেও এই ভবিষ্যৎবাণী তো নেই তা কাকে কি বুঝাচ্ছেন মানে একদম স্বপ্নের গরুকে গাছে তুলে দিচ্ছে আরে ভাই নেই রে ভাই জাকারিয়াতেও নেই আপনি আগে থেকে একটা নতুন একটা মানে গজামিলের একটা পরিমাপ থাকে বলতে চাইছে কারণ মথি বলছে জেরেমিয়ার ভবিষ্যৎবাণী পূর্ণ হলো তার পুস্তকের কথা বলেনি পুস্তকের লিখিত আছে সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হলো এমনটা বলেনি জেরোমিয়ার যে ভবিষ্যৎবাণী সেটা পূর্ণ হলো এখন জেরেমিয়া নবী এই ভবিষ্যৎবাণী করেনি দুই নম্বর যে সক্রিয়তা আছে বলে দাবি করা হচ্ছে সক্রিয়তে ওই ভবিষ্যৎবাণী নেই তিন নম্বর পার্থ দাস ধরে নিচ্ছে সক্রিয়তা আছে আর জেরমের স্টলকের মধ্যেই যেহেতু সক্রিয় পুস্তককে রাখা হতো যদিও কোনো অথেন্টিক কোনো প্রমাণ নাই বাইবেল থেকে প্রমাণ দেবেন কোথায় এরকম ঘটনা লেখা আছে নাকি জেরেমিয়ার উপরে থাকতো আর নিচে সক্রিয় থাকতো বা অন্য কোনো পুস্তক থাকতো এই জন্য জেরেমিয়া স্টল বলে ডাকা হতো কোথায় পেয়েছেন একটু বাইবেল থেকে রেফারেন্সটা দেবেন কোথায় পেয়েছেন তারপরেও যদি ধরে নিই যে না আসলে ওই সখরীয় ওই জেরেমি স্টলের মধ্যে সক্রিয় থাকতো তাই সখরীয় এই মানে জাকারিয়াকেও জেরেমি স্টল বলে ডাকা হতো আরে ভাই থাকলেই বা কি কারণ সক্রিয় তথা ওই ভবিষ্যৎবাণী নেই এই জন্য বলি বেল পাকলে কাকের কি আর এদের ব্যাখ্যা এদের গজাবিল এমনটাই দিতে শুরু করে এরা যা একদম স্বপ্নের গরুকে গাছে তুলে ছেড়ে দেয় স্বপ্নের গরু গাছে তোলা সম্ভব সমস্যা নেই আপনারা তুলেন আমার চ্যালেঞ্জ যেটা ছিল আবারও তারা কেঁচো খুঁড়তে গিয়ে কেউ উঠে বেরিয়ে গেছে আমি আবারও চ্যালেঞ্জ করলাম যে পবিত্র বাইবেলের মথির সাতাশ অধ্যায় নয় নম্বর ভবিষ্যৎবাণী যেটা করা হয়েছে মথি পবিত্র আত্মার সাহায্যে নাকি করেছে পবিত্র আত্মা একদম নির্ভেজাল মিথ্যাচার করেছে কোনো সন্দেহ নেই কেন জেরেমিয়ার নবীতেও নেই সখরিয়াতেও নেই গোটা বাইবেলের মধ্যে ভবিষ্যৎবাণী কোনো জায়গায় নেই এটা পরিষ্কার পবিত্র আত্মার মিথ্যাচার আজকে তিপ্পান্ন নম্বর এপিসোড আমরা শেষ করলাম ঈশ্বরের সন্তানেরা আপনারা বিশেষ করে আরও খুঁজতে থাকেন এই ভবিষ্যৎবাণী পান কিনা আপনার আমৃত্য চ্যালেঞ্জ থাকলো আপনার খুঁজতে থাকেন পবিত্র আত্মারকে নিয়ে খুঁজেন কোনো সমস্যা নেই ঈশ্বরী সন্তানেরা আপনাদের কাছে আজকে তিপান্ন নম্বর পর্যন্ত এপিসোড আপনাদেরকে উপহার দিলাম আপনারা খণ্ডন করেন অমা আলাইনা ইল্লাল বালাগ